হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে কামিং চ্যাটের আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো একটা মজার ব্যাপার নিয়ে আলোচনা করবো মজা বলছে এই কারণে কারণ এখান থেকে আমাদের কামিং চ্যাট থেকে তো আমাদের ইতিমধ্যে বেশ কিছু আর্নিং হতে যাচ্ছে এইরকম দেখা যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যতদূর খবর পাওয়া যায় কামিং চার থেকে অ্যাটলিস্ট ওয়াইসি নিয়ে আমরা সরি কেএসএক্স নিয়ে আমরা ভালো রকম একটা ইনকাম করতে পারবো এবং সেই সাথে আজকে যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি এটা আপনাদের জন্য খুবই আকর্ষণীয় আকর্ষণীয় একটা কাজ হতে যাচ্ছে যেটা থেকে আপনারা সবাই যারা যারা জয়েন করবেন সবাই একটু ইচ্ছা করলে সামান্য ইচ্ছা থাকলে আপনারা অনেক ভালো একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম কামিং চ্যাট নিয়ে যেখানে ছিল আপনারা হয়তো দেখেছেন যে কামিং চ্যাট তারা নিজেরা বলেছে যে তাদের অনেক আর্নিংস এখান থেকে আসবে যেটার ভাগিদার তাদের সব ইউজার হবে তারই একটা অংশ আজকে কামিং চ্যাটের এই অ্যাডপটা আপনারা দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রামে একটা চ্যানেল ওপেন করে রেখেছি এখানে উপরে লেখা আছে কামিং চ্যাট এয়ারড্রপ বট এটা কামিং চ্যাটারই বট ভয়ের কোনো কারণ নেই কারণ আমি কামিং চ্যাটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই বট এসেছি আপনারা সেখানে গেলে নিজেরাও দেখতে পাবেন সেখান থেকে হচ্ছে আমি এই তথ্যটা কালেক্ট করেছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখন কিভাবে আপনারা এই এয়ারড্রপতে অংশগ্রহণ করবেন এবং এখানে জেতার বা হারার কোনো ভয় নেই যারা যারা জয়েন করবেন এবং ছোট্ট কাজটুকু করতে পারবেন তারা সবাই এখান থেকে অবশ্যই অবশ্যই উইথড্র পাবেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টেলিগ্রাম চ্যানেলে আছি এই চ্যানেলের লিঙ্কটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে জাস্ট লিঙ্কটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এই জায়গাটাতে আপনাদেরকে স্টার্ট লেখা দেখাবে আমাকে এখানে রিস্টার্ট দেখাচ্ছে তার কারণ হলো আমি এটাতে আগে জয়েন করেছি এবং সেখান থেকে কিছু রিসার্চ করার চেষ্টা করেছি এবং পরে ডিলেট করে দিয়েছি যেন আপনাদের জন্য ভিডিও বানাতে পারি আমি এখন জয়েন করছি তো দেখে নিন এখানে আপনারা স্টার্ট লেখাটা পাবেন স্টার্ট লেখাটায় ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ওপেন হবে এখানে লিখেছে হে আমার নাম লিখেছে Ripon welcome to coming chat air drop bot here you can rewards by participating task blah blah বিভিন্ন জিনিসপত্র এখানে আছে তো এখানে আপনাদেরও এরকম থাকবে এখান থেকে আপনি ইচ্ছা করলে গিভওয়ে রুলসটা দেখে নিতে পারেন আমরা গিভওয়ে রুলসে ক্লিক করলাম এখানে লেখা আছে rewards tiger coming chat NFT এখান থেকে আপনারা টাইগার কামিং চ্যাট এনএফটি পাবেন যেটা হতে পারে তারা বলছে তাদের ইচ্ছে আপ টু মানে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত এখানে নিয়মটা হচ্ছে আমি একটু বলে নিই একটা করে পয়েন্ট আপনারা প্রত্যেকটা রেফার থেকে পাবেন এখানে আপনাদেরকে একটু কষ্ট করে চারটা রেফার করতে হবে চারটা রেফারে চার পয়েন্ট এবং চার পয়েন্টে একটা এনএফটি আপনারা একটু কষ্ট করে আপনাদের বন্ধুদের মোবাইল থেকে বা পরিচিত যে কারো মোবাইল থেকে টেলিগ্রামে একটু রেফার করে দিতে পারলেই চারটা রেফার করতে পারলে আপনার একটা এনএফটি আর্নিং হয়ে যাচ্ছে আর আমরা সবাই জানি কিছু হোক আর না হোক কামিং চ্যাটে যদি আমরা একটা এনএফটি যোগ করতে পারি তাহলে আমাদের কেস এক্স মাইন্ড পাওয়ারটা অ্যাটলিস্ট বাড়বে তো অবশ্যই এনএফটির একটা ভালো প্রাই এই এনএফটিটার একটা ভালো প্রাইস এখান থেকে আসবে যেহেতু আমরা সবাই জানি কামিং চ্যাট একটা খুবই খুবই ভালো প্রজেক্ট তো সেই জায়গা থেকে আপনারা আমি আশা করছি আমার ভিউয়াররা যারা ভিডিওটা দেখছেন সবাই কাজটা করবেন এবং চারটা রেফার করা খুব একটা কঠিন কিছু না অনেকগুলো রেফার হলে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করতাম না যেহেতু চারটা রেফার করে একটা এনএফটি পাওয়া যাচ্ছে এবং এবং এটা মোটামুটি চিন্তা করলে খুবই সহজ তাহলে কেন নয় তো এটা হচ্ছে মোটামুটি রুল আপনি চারটা রেফার করলে এখান থেকে একটা এনএফটির জন্য উপযুক্ত হবেন এবং অবশ্যই আপনাকে একটা এনএফটি বুঝিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে রুল এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জয়েন করার পরে আর কোনো কাজ নেই জাস্ট এই যে টাস্ক ওয়ান রেফার এখান থেকে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি এই যে এই একটা লিঙ্ক পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক এই লিঙ্কটাতে জাস্ট চেপে ধরে একটু চেপে ধরে এখান থেকে একটু পেছনে চলে গিয়েছিলাম এটাতে জাস্ট একটু চেপে ধরবেন চেপে ধরলে কপি অপশন আসবে কপি অপশনে ক্লিক করে দিবেন কপি হয়ে যাবে তারপর এটা যে কাউকে আপনি শেয়ার করে দিবেন চারটা রেফার হয়ে গেলে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন আপনার এনএফটির জন্য কিভাবে ক্লেম করবেন সেটা একটু আমি দেখিয়ে দিতে চাই যেটা হচ্ছে এখানে এই যে এই পাশে যে বাটনটা আছে task two task to claim your reward প্রথমটা আমরা দেখেছি রেফারেল লিঙ্ক কোথায় পাবো টাস্ক ওয়ান রেফারেল তারপরে এখানে আছে task to claim your reward এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনাকে একটা ফর্মের লিঙ্ক দিবে এটা একটা গুগল ফর্ম আপনাকে এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে গুগল ফর্মসে নিয়ে যাবে এবং সেখানে আপনারা একটা ফর্মস পাবেন কিছু তথ্য দিয়ে সেটা পূরণ করে দিতে হবে যারা বুঝতে পারে আপনি কে এবং কোথায় তারা এই এনএফটিটা যেটা আছে সেটা পাঠাবে এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে দিতে হবে আমি ক্রোম সিলেক্ট করে দিলাম তারপর একটু নিচের দিকে যাবেন এখানে যেটা যেটা পূরণ করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে what is your telegram user ID আপনার টেলিগ্রামে যে ইউজার আইডিটা আছে এই ইউজার আইডিটা দিয়ে দিবেন আপনার যাই থাকুক এখানে নিচে আছে আমি যেহেতু এখনও এখনই ফর্মটা পূরণ করতে চাই না তাহলে আমি এখন এটা দিচ্ছি না আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি এখানে আপনার যে ইউজার আইডিটা আছে টেলিগ্রামে সেটা দিয়ে দিবেন আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে what is your referral balance মানে আপনি কয়টা রেফারেল এখানে অর্জন করেছেন চার যদি হয় চার আট যদি হয় আট যাই হোক একটা সংখ্যা এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে CID what is your CID মানে এটা হচ্ছে আপনার কামিং চার্টে আপনার সিআই প্রত্যেকের একটা করে সিআইডি নাম্বার আছে আপনারা জানেন সেই কামিং চ্যাট থেকে সিআইডি নাম্বারটা নেবেন আপনার এই ওইটাই হচ্ছে কামিং চ্যাটের অ্যাড্রেস যেটাতে তারা এনএফটি সেন্ড করবে এবং আপনি আপনার ওয়ালেটে এনএফটিটা দেখতে পাবেন এখানে সিআইডিটা বসিয়ে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন তাহলেই আপনার এনএফটিটা নির্দিষ্ট সময়ের পরে এটা তারা বলেছে উনত্রিশ জানুয়ারি মানে এয়ারড্রপটা শেষ হবে তেইশ জানুয়ারি এবং আপনারা এই এনএফটিটা পেয়ে যাবেন উনত্রিশ জানুয়ারির ভিতরে হ্যাঁ তাহলে কষ্ট করে কাজটা করুন কারণ আমরা অনেক এয়ারড্রপে কাজ করে থাকি যেটাতে জিতে নেওয়ার একটা অপশন থাকে যে জিতলে পাবেন না জিতলে পাবেন না এই এয়ারড্রপটাতে কিন্তু সেই রকম কোনো অপশন নেই এখানে যারা যুক্ত হবেন এবং চারটা রেফার করতে পারবেন তারা সবাই পাবেন সো আর দেরি করবেন না দ্রুত এই এয়ারড্রপটাতে জয়েন্ট করে ফেলুন এবং দ্রুত চারটা রেফার টেলিগ্রামে চারটা রেফার খুব কঠিন কিছু না চারটা রেফার করে ফেলুন একটা এনএফটি অর্জন করুন কেস এক্স মাইন পাওয়ার বাড়ান এবং এই এনএফটিটা ভালো দামে বিক্রি করতে পারবেন এই ছিল আজকের মতো আজকের ধামাকা ভিডিও এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তবে তার আগে বন্ধুরা আমার চ্যানেলটাতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন না লাগলে ডিসলাইক করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী যে কোনো ভিডিও পাবলিশ করলেই আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন